হ্যালো গাইস কেমন আছো সবাই ভালো আছো আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো দেখতাম তো ব্লগ অ্যানাদার লাইফস্টাইল আজকে একটা হেডফোন অর্ডার দিয়েছি লোয়েস্ট প্রাইস বোট কোম্পানি জানি না কি আছে কি হবে কোম্পানি জানি বোট তবে দেখা যাক চলো আর তো একটু প্রবলেম হয়েছিল ক্যামেরা চলো শুরু করা যাক আজকে আনবক্সিং ফ্লিপকার্টের আনবক্সিং তো ফ্লিপকার্ট থেকে সবাই শপিং করো দেখা যাক আমার কপালে কি আছে চলো এটাকে দিয়ে এইটা দিয়ে পালা তো পেট ফেলেছি চলো তো আজকে আমি ওপেন করতে চলেছি কোম্পানি হচ্ছে বাবা হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া এটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে তোমার ফিচার্স আছে হেডফ্রি recording backup 5.0 access fast charging call vibrate alert bluetooth ভাই চার্জিং কুড়ি মিনিট চার ঘন্টা এই গাইজ দেখো চার ঘন্টা এইদিকে দেখো এরকম দিকে দেখো চার ঘন্টা দেখাচ্ছে চার ঘন্টা চার ঘন্টা অনলি চার ঘন্টা ঠিক আছে চলে যাবে <coughs> খুলে দিয়েছি ও মাই গড ভাই বুক হ্যান্ডেল একটা স্টিকার দিয়েছে স্টিকার স্টিকার ভাই এই প্রাইজে এই স্টিকার সত্যি দারুণ দারুণ এখনও একটা দিয়েছে ল্যাবতুলক দুটো দুটো দুটো দুটো ফোনে লাগানোর জন্য দিয়েছে guarantee card one year guarantee card লাগবে না বলে দাও ভাই Chennai Super Kings Mumbai MI MI MI এত বাবা আর আছে কিংস ইলেভেন পাঞ্জাব আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আছে দিল্লি ক্যাপিটাল আছে এর মধ্যে আমার দুটো ফেভারিট টিম আছে এক এইটা ইয়েলো আর একটা হচ্ছে রেড এইটা একটা এইটা একটা তবে কোনোটাই আমার খারাপ লাগে না অনেকই পছন্দ করি কিন্তু এই দুটো আমার হচ্ছে বেস্টি তো একেও সাইডে রাখুন এটা একটা ম্যানুয়াল দিচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল ম্যানুয়াল পরে কী করবো এগুলো একবার দেখে নিন এইখানে একটা দিচ্ছে জাস্ট ছোট করা একটা দিচ্ছে চার্জিং কেবেল দিয়েছে দুটো সাইডে রাখি দুটো কাজে লাগে হয় ক্যাপ দিয়েছি চারটে এই যে খোলা যাবে প্রফেশনাল লোকের জন্য হারিয়ে যাতে গেলে যেটা আমি আবার এটাকে ব্যাক আপ হিসেবে দিয়েছি ভাই জাস্ট দেখো আমি ভাবছিলাম যে এটা হয়তো দেবে না আমি ভাবছিলাম এটা প্রাইস হচ্ছে কত লেখা আছে এখানে দাঁড়া বলছি দু হাজার নশো নিরানব্বই আমি পেয়েছি আটশো টাকা অনলি ফর আটশো এইট হান্ড্রেড তো এবার এই স্টিকার এখানে লাগবে এই ভাই বড় তো ভাই বড় প্রাইস আমি এখন এখানে স্টিকার লাগানোর প্রস্তুতি নিচ্ছি এখানে স্টিকার লাগানো এখানে থাক ini the kind of. So, even balance it, balance it. গান তুমি তোমার কাছে চিনি তো গান শুনবো তারপরে তাকে আমি করলাম হয়ে গেছে লাইভ গেছে এটার একটা আছে আমি যে মাইক্রোফোনটা ইউজ করি এই হেডফোনটা ইউজ করলে মাইক্রোফোনটা যত দেখাচ্ছে এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যেটা সেটা ইউজ হবে মানে রেকর্ডিং ভয়েসের ক্ষেত্রে ইউজ হবে যাই হোক আগে আমি আবার এই মাইক্রোফোন আবার একটা অর্ডার করছি তো সেই ভিডিওটা আনবো তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নেক্সট ব্লগ একটা সারপ্রাইজ ব্লগ আছে তো আশা করি তোমাদের ভালো লাগবে সারপ্রাইজ ব্লগ আছে আর আমি একটা জায়গায় যাচ্ছিলাম সেখান থেকে ফিরে এসে শুনলাম এটা হয়েছে তো সেই ভিডিওটাকে নিয়ে আসবো চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন বাই বাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো দেখবান্ত ব্লগ টাটা বাই বাই